হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবো আমি রিপন আজকের ভিডিওটা কামিং চ্যাটের যারা ব্যবহারকারী রয়েছেন বিশেষ করে কামিং চ্যাটের যারা এনএফটি বিভিন্ন ধরনের টোকেন যেমন মিনি টোকেন কেস এক্স যারা আর্ন করেছেন ইতিমধ্যে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি জোরের সাথে বলছি আপনাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে হয়তো অনেক কিছু মিস করার হাত থেকে আপনারা বেঁচে যাবেন আপনারা ইতিমধ্যে বিশেষ করে কেএসএক্স টোকেনটা সোয়াপ করার বিষয়ে বা সেল করার বিষয়ে খুবই এক্সাইটেড আমাকে অনেকে জানিয়েছেন আমার ইউটিউব ভিডিওর নিচে কমেন্ট করে অথবা আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করেছেন আমি যে মেসেজের রিপ্লাই করিনি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেবো আজকের ভিডিওতে আমি সোসোপ সম্পর্কে আপনাদেরকে পূর্ণ ধারণা দেবো সোসোপে কিভাবে আপনারা হচ্ছে আপনাদের টোকেনগুলোকে বিশেষ করে এক্সকে বা মিনি টোকেনকে সোয়াপ করবেন এবং আরও গুরুত্বপূর্ণ কিছু সেটিং সেটিংস রয়েছে সেগুলো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এই সেটিংসগুলো না করলে আপনারা কোনোভাবেই এখন আপনারা জানেন সোসোপের বেটা ভার্সন চলছে এই বেটা ভার্সন লঞ্চ হয়েছে এই যদি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ না দেখেন খুব মনোযোগ দিয়ে না দেখেন আসলে ব্যাপারটা হচ্ছে কি আমরা আর্ন করতে চাই কিন্তু আমরা শিখতে চাই না যখন কিছু শেখার কথা বলা হয় তখন আমরা সেটাকে স্কিপ করে চলে যাই এটা শুধু মানে যারা স্কিপ করে তাদের বেলায় না আমি সবার কথা বলছি না তবে ম্যাক্সিমাম আমরা যারা প্রথম প্রথম অনলাইনে আসি বা অনলাইন থেকে ইনকাম করার কথা চিন্তা করি আমরা সেই দুম করে কিছু একটা ইনকাম করার কথা চিন্তা করি কিছু শিখতে চাই না কিন্তু আসলে অনলাইন মার্কেট প্লেসটা সেরকম কিছু নয় বিশেষ করে আপনি যদি ক্রিপ্টোর প্রতি ইন্টারেস্টেড হন এখানে আপনাকে নিঃসন্দেহে শিখতে হবে এবং এখানে আমাদের জন্য বিশেষ করে আমরা যারা বাঙালি আছি বাংলা ভাষাভাষী আছি আমাদের জন্য শেখার কোনো বিকল্প নেই না হলে আমরা সারা জীবন এখানে খালি ঘাটাঘাটি করে যাব এখান থেকে আমাদের শূন্য হাতে ফিরতে হবে আমাদেরকে শেখার মানসিকতা রাখতে হবে ভাল লাগছে না শিখতে ইচ্ছে করছে না এটা কোনো কজ হতে পারে না আমি যখন মানুষ হয়ে জন্মেছি আমাকে শিখতে হবে এটাই হচ্ছে একমাত্র পথ ভালো আর্নিং করার এবং অর্থনৈতিকভাবে সচ্ছল জীবনযাপন করার করার তো যদি আপনারা আপনাদের আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার মানসিকতা থাকে এবং শেখার মানসিকতা থাকে তাহলে আপনি আজকের ভিডিওটা দেখুন আশা করছি যে ভিডিও শেষে আপনাদের খুবই খুবই লাভজনক একটা টিউটোরিয়াল আমি আজকে দিতে পারবো এবং এখান থেকে আপনারা নিঃসন্দেহে আপনাদের কেসেক্স যে টোকেনটা আছে মেনে যে টোকেন আছে এসবিটিসি যে টোকেনটা আছে এগুলোকে সলভ করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া এবং পরবর্তীতে কিভাবে ব্যবহার করতে হবে এখন কিভাবে ব্যবহার করতে হবে যখন মেইন ভার্সন লঞ্চ হবে সোর্স অ্যাপের তখন কি করে ব্যবহার করবেন মোটামুটি পূর্ণাঙ্গ একটা ধারণা আমি আজকের ভিডিও থেকে দিয়ে দেব তবে সোর্স অ্যাপ নিয়ে আপনাদের টিউটোরিয়ালটা দেখানোর আগে সোর্স আপনারা কীভাবে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন কোন ওয়ালেট ওয়ালেটে অ্যাড করবেন এটা দেখানোর আগে আমাদেরকে সোর্স অ্যাপ সম্পর্কে জানতে হবে আপনি যদি সোর্স অ্যাপ সম্পর্কে এখানে এই জায়গাটুকু স্কিপ করে যান ভিডিও ভিডিওর তাহলে শেষের দিকে আমি যেটা বলবো সেটা আপনি বুঝতে পারবেন না তাই অনুরোধ করছি এই জায়গাটা মনোযোগ সহকারে দেখুন এখানে আমি সোসপের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ কামিং চ্যাটের একটা সাব প্রজেক্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এই এখানে তারা সোসওয়াক সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে প্রথম কথা হচ্ছে যদি এই ধারণাটা আমাদের প্রয়োজন না হতো তাহলে ফালতু তারা এটা দিয়ে রাখতো না এবং যারা এক্সপার্ট আছে তারা আগে এগুলা দেখেন তারপরে হচ্ছে কাজ করেন আমরা তাদেরকে অনুসরণ করার চেষ্টা করছি মাত্র আমি নিজেও এক্সপার্ট নই তবে আপনাদের সাথে শেয়ার করছি আমি যতটুকু জানি যতটুকু বুঝি সেটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কিছু উপকারে আসে আমি জানি আমার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার রয়েছেন যারা হচ্ছে কামিং চ্যাটের ইউজার এবং কেস এক্স টোকেনটা নিয়ে এক্সাইটেড তাই আজকের ভিডিওটা বানাচ্ছি আজকের ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি সোসোপের যে ওয়েবসাইটে রয়েছে এখানে লেখা আছে অ্যাবাউট সোসোপ নিচে একটা পয়েন্ট প্রথম পয়েন্টটা রয়েছে so is multi chain dex build on the Sherpa exchange so supported both EVM tokens and substrate tokens of the Polkadot ecosystem এখানে বলছে যে সোসোয়াপ হচ্ছে একটা মাল্টি চেইন যেখানে মাল্টি চেইন বলতে যেখানে এক টোকেন থেকে যে কোনো টোকেন সোয়াপ করা যায় বা এক্সচেঞ্জ করা যায় বা ট্রেড করা যায় এটা হচ্ছে তারা বলছে যে কাছাকাছি পোলকাডটের ডটের মতো একটা ইকোসিস্টেম যেটা পোলকা ডট নির্ভর পোলকাডটটা ডটটা হচ্ছে একটা ব্লক চেইন আপনারা যারা ব্লক চেইন বোঝেন না অথবা পোলকা ডট বোঝেন না আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও এর উপরে করার চেষ্টা করব তবে এই মুহূর্তে আমি সেই আলোচনায় যাচ্ছি না কারণ সেই আলোচনা যেতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এমনি আজকের ভিডিওটা বেশ মোটামুটি বড় হবে কারণ সমস্ত সিস্টেমগুলো আপনাদের বোঝাতে গেলে সময় নিতে হবে কোনো বিকল্প নেই আমি চেষ্টা করেছিলাম ভিডিও ছোট করার কিন্তু ভিডিও ছোট করতে গেলে আসলে নামমাত্র ভিডিও পাবলিশ করা হবে আপনারা দেখবেন আমার ওয়াচ টাইম আসবে কিন্তু আসলে কাজের কাজ কিছু আসবে না আমি চাচ্ছি আমার দর্শক বন্ধু যারা রয়েছেন তারা যেন এখান থেকে কিছু পান তো পোলকা ডট ইকোসিস্টেমে নির্ভর নির্ভর ইকোসিস্টেম নির্ভর আমাদের এই এসোসপটা পলকারট ইকোসিস্টেমের উপরে বেস্ট করে কাজ করছে এখানে তারা বলেছে it breaks through the transaction barriers between tokens of two different system দুটো ডিফারেন্ট সিস্টেমের মধ্যে দুটো টোকেনকে একটা টোকেন থেকে অন্য টোকেনে এই সিস্টেমে সোয়াপ করা যায় দ্বিতীয় পয়েন্টে তারা লিখেছে আওয়ার শেরপ্যাক সেন has two modules W S M and EVM EVM হচ্ছে ইভিএম e এবং ডাব্লু এস এম হচ্ছে পোলকাডোটের দুইটা সিস্টেম পোলকারট এই দুইটা সিস্টেমকে সাপোর্ট করে এখানে শেরপা এক্সো আপাতত এই দুইটা সিস্টেমকে সাপোর্ট করছে দুইটা সিস্টেমের মধ্যে তারা এখন কাজ করছে এখানে আমাদের যে টোকেনগুলো আমাদের কামিং চ্যাট ওয়ালেটে রয়েছে এটা এখন ডাব্লিউ এস এম সিস্টেমে রয়েছে এটাকে আমাদের ইভিএম সিস্টেমে কনভার্ট করতে হবে কনভার্ট করে তারপরে সোয়াপ করতে হবে হবে আমি পুরো সিস্টেমগুলো আপনাদেরকে পার্ট টু পার্ট দেখিয়ে দেব ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন তারপরে এখানে লিখেছে SoSwap build on Sherpa X chain can release the exchange between substract tokens and ERC20 tokens বলেছে যে শেরপ্যাক্স এখন রিলিজ হয়েছে এই এইভাবে তারা কাজ করছে শেরপ্যাক্সটা কাজ করবে যেটা হচ্ছে যে কাছাকাছি কোনো টোকেন তারা সোয়াপ করতে দিবে মানে তাদেরই কোনো টোকেন তারা সোয়াপ করতে দিবে অথবা ইয়ারসি e টোয়েন্টির কোনো টোকেন তারা সোয়াপ করতে দিবে তবে আমি আপনাদের বলে রাখছি এখনই আমরা সোয়াপ থেকে আমাদের কামিং চ্যাটের টোকেনগুলোকে ইয়ারসি টোয়েন্টির কোনো টোকেনে কনভার্ট করতে পারবো না এখন শুধু তাদের টোকেনগুলোর মধ্যেই কনভারসেশন চলছে আমরা এটাই করতে পারবো তো এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার আরও একটা ভিডিওতে এটাকে ব্যাখ্যা করেছিলাম আপনারা যদি ইমেজটা সম্পর্কে বুঝতে চান আমার সেই ভিডিওটা দেখে আসবেন আমার চ্যানেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন পরের যে নিচে যে থার্ড পয়েন্টটা আছে সেখানে তারা লিখেছে the image above is an example উপরের ইমেজটা একটা এক্সাম্পল এই পয়েন্টটাতে আমরা যাচ্ছি না কারণ এই পয়েন্টটা নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করেছি অন্য একটা ভিডিওতে আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা পরের পয়েন্টটাতে অর্থাৎ ফোর্থ পয়েন্টটাতে তারা বলেছে the exchange process between K six and ERC twenty token is similar মানে আপনি এখন যেটা করছেন বেটা ভার্সনে সো সোয়াপের বেটা ভার্সনে কে টোকেনটাতে টোকেনটাকে যেভাবে সোয়াপ করবেন ঠিক যখন এটা ফাইনাল ভার্সন ওপেন হবে ফাইনাল ভার্সন রিলিজ হবে তখন ইয়ারসি টোয়েন্টি টোকেনে যখন আপনি এটা সোয়াপ করবেন বা এক্সচেঞ্জ করবেন তখনও প্রসেসটা একই The KSX on SherpaX originally belongs to the uh, WASM module. Uh, SherpaX এবং KSX uh, দুটোই যে মডিউলে এখন রয়েছে সেটা হচ্ছে WASM and it needs to be transferred to the EVM এবং এটাকে এই টোকেনগুলোকে অবশ্যই আপনার ইভিএমে e ট্রান্সফার করতে হবে KSX in the EVM will be named W KSX for the time being এটা যখন কেস এক্সকে যখন কেস এক্স আমি একটু আগে বলেছি এটা আমাদের ডাব্লিউ এস এম মডিউলে রয়েছে এটাকে আমরা যখন ইভিএম মডিউলে ট্রান্সফার করব তখন এটার নাম হয়ে যাবে W KSX then in the EVM of Sherpa X it is X exchanged with some kind of ERC twenty token from other chain বলেছে যে যখন এটা এটাকে আমরা ইভিএম চেনে কনভার্ট করব তখন এটা আমাদের ইয়ারসি e টোয়েন্টির অন্য কোনো টোকেনে আমরা কনভার্ট করতে পারবো অন্য কোনো চেনেও আমরা এটা ইউজ করতে পারবো তারপরে নিচে আর একটা অপশন আছে সেটাকে তারা লিখেছে trading pair source of support মানে সুসওয়াপ এই মুহূর্তে কোন ট্রেডিং পেয়ার সাপোর্ট করছে প্রথম পয়েন্টটা হচ্ছে at the beginning of the beta version মানে আমি বারবার বলছি যে এখন সুসওয়াপের বেটা ভার্সন চলছে এই জায়গাটা একটু গুরুত্ব সহকারে খেয়াল করুন it will support the mini point for KSX trading pair মানে মিনি পয়েন্ট থেকে আপনারা এখন কেএসএক্স এক্সচেঞ্জ করতে পারবেন কেএসএক্স থেকে মিনি পয়েন্ট এক্সচেঞ্জ করতে পারবেন এই বেটা ভার্সনে এর বাইরে আপনারা কোনো টোকেনে আদার কোনো টোকেনে এটাকে কনভার্ট করতে কোনো আপনার কোনো টোকেনকে কামিং চ্যাটের কোনো টোকেনকে আদার কোনো টোকেনে কনভার্ট করতে পারবেন না এখন এই মুহূর্তে আপনি সোয়াপ করবেন না ফুল ভার্সন রিলিজ হওয়ার পরে করবেন সেটা ডিসিশন আপনার কিন্তু এই মুহূর্তে যদি আপনি এক্সচেঞ্জ করেন তাহলে এই দুইটা টোকেনের মধ্যে আপনাকে এক্সচেঞ্জ করতে হবে একটা থেকে আরেকটা করতে হবে বলেছে ইন দ্য ফিউচার ভবিষ্যতে all cross in assets exchange on Sherpa X will be supported ভবিষ্যতে এবং আমি তাদের যতদূর যতদূর আপডেট রিসার্চ করে পেয়েছি তাতে ভবিষ্যৎটা খুব বড় দূরে নয় খুব বেশি দূরে নয় নেয়ার ভবিষ্যতে তার তাদের সমস্ত টোকেনে তাদের এই শেরপা এক্সের যে এক্সচেঞ্জটা এসেছে সোসোয়াপ এটা থেকে আমরা যে কোনো টোকেনে ট্রেড করতে পারবো সোয়াপ করতে পারবো এবার বলেছে ফিসের কথা the user pays a gas fee of approximately zero point zero one from zero point one K six মানে গ্যাস ফিস যেটা এখান থেকে কাটবে আপনারা আপনাদের যারা যাদের ট্রাস্ট ওয়ালেটে বা অন্য কোনো ওয়ালেটে মানে ট্রানজেকশন করার অভিজ্ঞতা রয়েছে আপনারা জানেন কিছু গ্যাস ফিস কাটা হয় এখান থেকে গ্যাস ফিস আপনাকে কাটা হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে zero point one K six এরকম কাছাকাছি এর মধ্যে কোনো একটা চার্জ আপনাদেরকে করা হবে which increases with the amount of the transaction এটা আপনি কি পরিমাণ ট্রানজেকশন করছেন তার উপরে বাড়তেও পারে তাহলে এই মুহূর্তে ট্রানজেকশন করা কি আপনার জন্য লাভজনক হবে নাকি লস হবে সেটা চিন্তা করে তারপরে ট্রানজেকশন করবেন আপনি দেখা যায় একটা এক্স ট্রেড করলেন তার বিনিময়ে আপনাকে zero point zero one X কেটে নিয়ে গেল তাহলে তো কিছুই হলো না তার বিনিময়ে আপনি সামান্য কিছু মিনি পেলেন আবার শুধু গ্যাস ফিসটা দিয়ে শেষ নয় এরপরে রয়েছে add transaction fee ratio of zero point three percent for example if you trade hundred mini for KSX then the transaction fee is zero point three mini এরপরে এটা তো গেল গ্যাস ফির আগে বললাম গ্যাস ফির কথা এবার ট্রানজেকশন ফিস রয়েছে আপনাকে তিন পার্সেন্ট ট্রানজেকশন ফিস দিতে হবে অর্থাৎ আপনি যদি একশো মিনিট ট্রেড করেন একশো মিনিট জন্য কেসেক্স সেল করেন কেসেক্সকে ট্রেড করেন অথবা কেসেক্স একশো মিনিকে কেসেক্সের জন্য ট্রেড করেন তাহলে আপনাকে zero point three mini charge দিতে হবে এই দুইটা চার্জ আপনাকে দিতে হবে হ্যাঁ এখন তাহলে এটা একটু ভালো করে চিন্তা করুন এখন হয়তো আপনারা আমার দেখানো পথে ওয়ালেটটা ক্রিয়েট করে রাখতে পারেন ওয়ালেটটা অ্যাড করে রাখতে পারেন শেয়ার প্যাক্সকে অ্যাক্টিভ করে রাখতে পারেন তবে আমার পরামর্শ হচ্ছে এই মুহূর্তে কেউ ট্রেড করবেন না অযথা শুধু শুধু গ্যাস ফিস দিয়ে আর মাইনিং এখনও চলছে যারা আমাকে জানিয়েছিলেন যে তাদের মাইনিং বন্ধ হয়ে গেছে মাইনিং হচ্ছে না আমি যেটা অ্যাপসে কিছু বাগ আছে যে কারণে হচ্ছে কেসেক্স মাইনিংটা মাঝে মাঝে স্টার্ট হতে দেরি হচ্ছে যখন আপনাদের এরকম সমস্যা হয় আপনারা একটু দেরি করবেন একটু সময় নেবেন কয়েক ঘন্টা তারপরে আবার চেষ্টা করবেন মাইনিং স্টার্ট হবে এভাবে মাইনিং করতে থাকুন কিছু বেশি ব্যালেন্স যোগ করতে থাকুন তারপরে একসাথে বেশ কিছু হলে তখন সোয়াপ করে নেবেন আর যখন ফাইনাল ভার্সনটা আসবে তখন অন্য কোনো টোকেনের সাথে সাথে বা ইউএসডি দিতে বা অন্য কোনো টোকেনে এটাকে ট্রান্সফার করে নিয়ে আপনি আপনার টাকাটা হাতে নিতে পারবেন এরপরে আছে রিটার্নস অফ লিকুইডিটি মাইনিং এটা সম্পর্কে আমরা যাচ্ছি না কারণ আমি ধরে নিচ্ছি আমার যারা দর্শক বন্ধু রয়েছে তারা কেউই লিকুইডিটি প্রোভাইড করবে না আমরা কেউই লিকুইডিটি প্রোভাইড করবো না তাই লিকুইডিটি প্রোভাইডের আলোচনায় এই মুহূর্তে যাচ্ছি না এটা হচ্ছে মোটামুটি সোয়াপ সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সো সোয়াপের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা তারা যেটা লিখেছে সেটার উপরে বেস্ট করে এরপরে হচ্ছে আমরা চলে যাব আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনাতে এবারে আমরা কামিং চ্যাটের ভাষায় দেখব যে কীভাবে আমরা সোয়াপকে ইউজ করবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি তাদের ওয়েবসাইটের আরও একটা পেজ ওপেন করেছি এখানে লেখা আছে হাউ টু ইউজ সোয়াপ মানে আমরা এই সোয়াপটাকে কিভাবে ব্যবহার করব নিচে তারা প্রথম পয়েন্ট দিয়েছে SoSwap supports both EVM tokens and substrate tokens of the Polkadot ecosystem মানে সো সোয়াপ পোলকারট ইকোসিস্টেমে দুইটা পোলকারট ইকোসিস্টেমে দুইটা সিস্টেম আছে ইভিএম e এবং সাবস্ট্রাক্ট টোকেন এই দুইটাকে সাপোর্ট করে এবং নিচে লিখেছে you can swap multi tokens on the trade page here we use the KSX swap mini as an example হ্যাঁ এখানে বলেছে মাল্টি টোকেনে আপনারা এখান থেকে সোয়াপ করতে পারবেন উদাহরণস্বরূপ তারা বলেছে এখান থেকে আপনারা কেস এক্সকে সোয়াপ করতে পারবেন মিনির জন্য আবার মিনিকে সোয়াপ করতে পারবেন এক্সের জন্য এবং অন্যান্য টোকেনও আপনারা আস্তে আস্তে করতে পারবেন বেটা ভার্সন যখন তো এইবার আমি আপনাদেরকে সুখবরটা দিচ্ছি সুখবরটা হচ্ছে সোয়াপ ইতিমধ্যে লঞ্চ হয়েছে এটা কনফার্ম এটাতে কোনো সন্দেহ নেই সোসোয়াপ লঞ্চ হয়েছে সোসোয়াপে ট্রেড চলছে mini to KSX KSX to mini তবে এটা আমাদের জন্য আনন্দের খবর হলেও আমরা যারা মোবাইল ইউজার রয়েছি যারা আমরা মোবাইল দিয়ে কেসেক্সের এই কাজটা করেছি বিভিন্ন টোকেন কামিং চ্যাটে আমরা ক্লেম করেছি কামিং চ্যাটে আমাদের বিভিন্ন টোকেন রয়েছে যেটাকে আমরা সেল করতে চাচ্ছি আমাদের জন্য সুখবরটা না অবশ্যই সুখবর সবার জন্যে তবে এই সুখবরটা আমাদের জন্য আরও একটু পরে ধরা দিতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়ালেটটা আমাদের এখান থেকে প্রথমে তারা বলেছে the wallet is like a M account which use to connect the to the source of application and other decentralized application আপনাদের সোর্স অফটাকে আদার ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশনের সাথে লাইক মেটামাস্ক কানেক্ট করতে হবে এবং এই কানেক্টটা কিভাবে করতে হবে এখানে হাউ টু কানেক্ট ওয়ালেট তারা একটা অপশন দিয়েছে এটা আমরা যদি একটু দেখতে চাই এখানে তারা লিখে দিয়েছে অ্যাড এক্সটেনশন এখানেই হচ্ছে আমাদের মোবাইল ইউজারদের জন্য এই সুখবরটা একটু খারাপ সংবাদ যেটা আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এক্সটেনশন অ্যাড করে এখানে প্রথমে এক্সটেনশন অ্যাড করতে হবে আপনাকে আপনার ক্রোমে এই সোসোয়াপের এক্সটেনশনটা তারপরে আপনাকে হচ্ছে মেটামাস্কের এক্সটেনশন অ্যাড করতে হবে তারপরে মেটামাস্কের মধ্যে সোসোয়াপকে কানেক্ট করাতে হবে তারপরে আপনি সেখান থেকে ট্রেড করতে পারবেন তো যেহেতু আমার দর্শক বন্ধুরা ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ইউজার আমি যতদূর বুঝতে পেরেছি তাই আমি কম্পিউটারের কানেক্ট করানোটা আজকে দেখাচ্ছি না আমি যদি কেউ থেকে থাকেন আমার দর্শক বন্ধুদের মধ্যে যাদের প্রয়োজন আছে যে কম্পিউটারে কিভাবে কানেক্ট করাবেন সেটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার সোশ্যাল লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে টুইটার তারপরে হচ্ছে আমার ফেসবুক গ্রুপ তারপরে দেওয়া থাকবে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এগুলোতে আপনারা আমাকে জানাতে পারেন আমি আপনাদের জন্য যারা কম্পিউটার ইউজার আছেন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করে দিব তো যারা মোবাইল ইউজার আছেন তাদেরও হতাশ হওয়ার কিছু নেই যেহেতু একবার লঞ্চ হয়ে গেছে সো সোয়াপ আমাদের জন্য খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে এই তাড়াতাড়ি আসতে যাচ্ছে এই কথাটা আমি আপনাদের বলতে পারছি কিসের ভিত্তিতে সেটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই আমি কামিং চ্যাটের সাপোর্টে কথা বলেছিলাম তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে সোয়াপ কি এখন শুধুমাত্র কম্পিউটারের জন্য কি না আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম is swap now just released for computers তারা আমাকে এখানে উত্তর দিয়েছে yes but you can connect mobile through K I W I browser তারা বলছে যে কামিং চ্যাটের সাপোর্ট থেকে বলা হচ্ছে যে কে আই ডাব্লিউ আই নামে একটা ব্রাউজার রয়েছে যেটা দিয়ে আপনারা হচ্ছে মোবাইলেও কানেক্ট করাতে পারেন কিন্তু এটা আমি অনেকবার চেষ্টা করেছি এবং আরও অনেক এক্সপার্টরা চেষ্টা করেছে এটা বারবারই ফেইল্ড আসতে আসছে আসছে এখন মোবাইল দিয়ে K K I W I ব্রাউজারেও কানেক্ট করানো সম্ভব হচ্ছে না তো আমরা কিছুদিন অপেক্ষা করি এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি কিছুদিন অপেক্ষা করি কিছুদিনের মধ্যে হচ্ছে মোবাইলের জন্যেও সোয়াপটা চলে আসবে এখানে আর একটা স্ক্রিনশট আমি আপনাদের জন্য রেখেছি আমি পরবর্তীতে তাদেরকে প্রশ্ন করেছিলাম যে কেস এক্সটা আসলে মোবাইলের জন্য কবে নাগাদ আসতে পারে এখানে দেখুন when can SoSwap released for mobile তারা আমাকে এইখানে নিচে উত্তর দিয়েছে একটু যদি এখানে খেয়াল করেন এখানে লিখেছে coming soon stay tune for announcement updates মানে দ্রুতই আসবে আপডেটের জন্য তারা এখানে আপনাদের মানে তাদের সাথে থাকতে বলেছে তো আমরা ধরে নিচ্ছি খুব তাড়াতাড়ি এবং ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আশা করছি যে নভেম্বরের সরি ফেব্রুয়ারি শেষের দিকেই সফটওয়্যার মোবাইলের জন্যও চলে আসবে আর খুব বেশি যদি হয় মার্চের প্রথমের দিকে মোবাইলের জন্য চলে আসবে সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব যারা আমরা মোবাইল ইউজার রয়েছি আমরা এখন বিভিন্ন ব্রাউজার নিয়ে ঘাটাঘাটি না করি কারণ এটাতে এখনই কানেক্ট হচ্ছে না আর কানেক্ট হলে সহজে কানেক্ট করা গেলে আমি আলাদা ভিডিও তৈরি করে আপনাদের জন্য পাবলিশ করব আর সেটা আমি তো বলেছি যদি কম্পিউটার ইউজার কেউ থেকে থাকেন আমার দর্শক বন্ধুদের মধ্যে আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের জন্য সেটার উপর একটা ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব তো এখন আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি আজকের ভিডিওটার পর আশা করছি আপনারা নিশ্চিন্ত থাকতে পারবেন যে ফাইনালি আমাদেরকে কোনো ফ্রডের শিকার হতে হয়নি বা আমাদেরকে আমাদের পরিশ্রমটা জলে যায়নি আমাদের যে কাঙ্ক্ষিত অফ সেটা রিলিজ হয়েছে এবং আমরা সেটা থেকে প্রফিট নিতে পারবো হয়তো দুই দিন পরে এখন তো বেটা ভার্সন চলছে তাহলে বেটা ভার্সনে আমরা তো এমনিতেই এটাকে মানে কোন আমাদের দেশে এক্সচেঞ্জেবল কোনো টোকেনে বা কয়েনে কনভার্ট করতে এমনি পারছি না মিনিতে বা এ কনভার্ট করতে হচ্ছে তাহলে এখন এত ব্যস্ত হওয়ার দরকার কি এরপরে ফাইনাল ভার্সন রিলিজ হোক তারপরে মোবাইলের জন্য রিলিজ হোক তখন আমরা হচ্ছে আমাদের এই টোকেনগুলোকে সেল করে আমাদের টাকাটা পকেটে নিব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য উপকৃত হবে এবং আমার চ্যানেলের সাথে থাকবেন ভবিষ্যতে কেএসএক্স সংক্রান্ত এবং এই ধরনের প্রজেক্ট সংক্রান্ত সমস্ত আপডেট আমি দিতে থাকবো এবং বিশেষ করে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকার চেষ্টা করবেন সেখানে আপডেটগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন